দিবেন না সেভরাপ কি অবস্থা তো কিলে কইছিস সেভরাপ কি অবস্থা হ্যাঁ কিলে কইছিস কিলে কইছিস সেভরাপ ফ্রিজ মানে ফ্রিজ মানে ফ্রিজ মানে কি আছে ফ্রিজ মানে তো সেভরাপ তো সেভরাপ তো সেভরাপ সেভরাপ কিলে কইছিস গায়রা তো কিলে সেভরাপ তো গায়রা তো সেভরাপ কিলে কইছিস কিলে কইছিস খাড়া খাড়া খাড়া খাড়া লাড়িলা এ চল Persona, la rock to the baby. ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা তোরা কোন আরে মিয়া আরে দলা কাটা মনিরের বাতিজা রে মারি আর মাইত কি এত কই যাই গেছে এগুনের এগুলো আর চল চাই চল চল Iya, iya, ibu nih, ibu nih. Hai. ये कौन तोरे कौन है बच्चे ये इगुने इगुने इगुने इगुने बच्चे इगुने इगुने अब ये मेरा जेल की भी कौन